আমি না হছিলাম কালো তুই ছিলি চাঁদের আলো আন্ধারাইতে ভাব জমাইতি কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো আমি না হয়েছিলাম কালো তুই ছিলি চাঁদের আলো আন্ধারাইতে ভাব জমাইতি কইতি কালা তুই ভালো কইতি কালা তুই ভালো কেমনে ভাঙা গেল ও পিরিতি এই কি পিরিতি রীতি কালা বইলা দিয়া গেলি জালা রে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বেইমান রে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে এক নজর দেখার লাগিয়া চটপটাই তো পরান আমারে তুই ভালোবাসো কইতি যে মোবাইল ফোনে কইতি যে মোবাইল ফোনে এক নজর দেখা লাগিয়া চটপটাই তো পরান আমারে তুই ভালোবাসো কইতি যে মোবাইল ফোনে কইতি যে মোবাইল ফোনে আমি কালা বইলা তোর সনে হইল না মিল এ ভবনে একা থাকা ছিল অনেক ভালা রে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বেইমানে ছেড়ি আল্লাহ আমায় কালা কইরা বানাইছে কলিজা কাটিয়া তোরে খাওয়ানো ছিল বাকি নিজে না খাইয়া তোর বাপের টাকা খাওয়াইছি বাপের টাকা খাওয়াইছি তোর ভাইয়ে দিত দৌড়ানি মায়ে কই তো হারামি বাপে কই তো হারাম দাদা কোন গেরাম হে তোর বাড়ি ওরে বেঈমান সেরি কালা বইলা সাইরা গেলি মনটাই আমার ছিল অনেক ভালা রে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বেইমানছে আলাই আমায় কালা কইরা বানাইছে আল্লাহ আমায় কালা কইরা বানাইছে বেইমানছে রে আলাই আমায় কালা কইরা বানাইছে